বাতাসের চেয়ে ভারী কোনো যন্ত্র নিয়ে আকাশে ওড়া প্রথম মানুষ ইবনে ফিরনাস তিনি মানুষের আকাশে ওড়ার পথ প্রদর্শক ইবনে ফিরনাস আটশো দশ খ্রিস্টাব্দে স্পেনের রোনোদায় জন্মগ্রহণ করেছিলেন তার পুরো নাম Abbas Abu al Qasim ibn Firnas ibn ইদ্দাস আল তাকুরিনি ইসলামী শাসনের অধীনে থাকা স্পেন ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ স্পেন হচ্ছে পৃথিবীর প্রথম দেশ যার রাস্তায় স্ট্রিট ল্যাম্প চলেছিল তখন সারা পৃথিবী ছিল অন্ধকারে এবং স্পেনে স্ট্রিট ল্যাম্প চলেছিল ইসলামী খিলাফতের সুশীতল শাসনামলের ছায়াতলে আব্বাস ইবনে ফিরনাস যদিও রণদায় জন্মগ্রহণ করেন কিন্তু জ্ঞানের প্রতি তার আসক্তি থেকে কার্ডোবায় চলে গিয়েছিলেন তবে তার আগে তিনি কিছু সময় ইরাকে ছিলেন তখন বাগদাদের দারুল হিকমা ছিল মুসলিম জ্ঞান পিপাসুদের তীর্থস্থান তিনি সেখানে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করে আবার কর্ডোবায় ফিরে আসেন আব্বাস ইবনে ফিরনাস ছিলেন একাধারে একজন উদ্ভাবক প্রকৌশলী বিমান চালক চিকিৎসক এবং আরবি কবি জানা যায় ইবনে ফিরনাস আটশো বান্ন খ্রিস্টাব্দে আরমেন ফিরমান নামের একজনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন স্টান্ট করে জীবিকা নির্বাহ করতেন ওই ব্যক্তি তিনি কোনো বিজ্ঞানী ছিলেন না কিন্তু আকাশে ওড়ার প্রাথমিক ধারণার ভিত্তিতে কাঠের চাঙ্গা রড দিয়ে সিল্কের একটি স্যুট তৈরি করেছিলেন তারপর তার সি মেশিনটি দিয়ে আরমেন ফিরমান কুর্তুবার গ্র্যান্ড মসজিদের একটি মিনারের উপরে উঠে লাভ দেন কিন্তু তিনি উঠতে পারেননি মাটিতে পড়ে যান কিন্তু তার ওড়ার মেশিনটি সহ সিল্কের স্যুট অনেকটা ফুলে গিয়েছিল ফলে তিনি পুরো গতিতে নিচে পড়েননি এবং বড় কোনো রকম দুর্ঘটনা ছাড়াই প্রাণে বেঁচে যান আরবিন ফিরমানের এই লাভ দেখে উপস্থিত দর্শকেরা মুগ্ধ হয়েছিলেন যদিও এই লাভটাই পুরোপুরি অবৈজ্ঞানিক ছিল তবে মানুষের আকাশ ছোঁয়া স্বপ্নে আলো ফেলেছিল সেই চেষ্টা আটশো সালে আর্মেন ফিরমানের প্রায় তেইশ বছর পরে সত্তর বছর বয়সে ইবনি ফিরনাস তার অন্যান্য গবেষণার মধ্যে আকাশে ওড়ার কৌশল আবিষ্কার করেছিলেন দীর্ঘ গবেষণার পর ইবনে ফিরনাস সিল্ক এবং কাঠ থেকে একজোড়া ডানা তৈরি করেছিলেন জাবাল আর আরুস পাহাড় থেকে তিনি অন্য একটি পাহাড়ে উড়ে গিয়েছিলেন ফিরনাসের ওড়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকেরা ফিরনাস উড়েছিলেন প্রায় দশ মিনিট আকাশে ওড়ার সময় ফিরনাস বুঝতে পারেন তিনি তার যন্ত্রে একটি ভুল করেছেন আর সেটি হল অবতরণের সময় গতি কমানোর জন্য কোনো ব্যবস্থাই তিনি রাখেননি ফলে অবতরণের সময় গতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে গুরুতর আহত হয়েছিলেন ফিরনাস এরপর ফিরনাস আরও বারো বছর ধরে গবেষণা চালিয়েছিলেন নির্ভুলভাবে ওড়ার কৌশল আবিষ্কারের জন্য তিনি বুঝতে পেরেছিলেন একটি পাখি তার গতি কমানোর জন্য তার লেজ এবং ডানা একত্রে ব্যবহার করে সমতল স্পর্শ করার আগে মাটির ঠিক ওপরে থেমে যায় ইবদি ফিরনাস বুঝতে পারলেন যে তিনি লেজের নকশা করতে ভুলে গেছেন আজকের এই আধুনিক বিমান ইবনে ফিরনাসের সেই দিনের গবেষণার ফসল উনিশশো সালে আব্বাস ইবনে ফিরনাসের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ প্ল্যানেটারি সিস্টেম নামকরণের জন্য ওয়ার্কিং গ্রুপ তার সম্মানে একটি চাঁদের গর্তের নামকরণ করে ইবন ফিরনাস ইরাকের বাগদাদ এয়ারপোর্টের কাছে রয়েছে তার একটি সুদৃশ্য ও বিশাল ভাস্কর্য আটশো আশি থেকে আটশো নব্বই সালের মধ্যবর্তী সময়ে আব্বাস ইবনে ফিরনাস ইন্তেকাল করেন অনেক ইতিহাসবিদ বলেন ক্র্যাশ ল্যান্ডিংয়ের সেই আঘাতের কারণেই মৃত্যু হয়েছে ইবনে ফেনাসের মানুষকে আকাশ জয়ের স্বপ্ন দেখিয়ে আজও তাকে ডাকা হয় ফাদার অব এভিয়েশন হিসেবে